যে আমি কখন বললাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মা জাহান নামে যাবে আমি এইভাবে বলিনি বলাটা হলো এইভাবে আপনি দেখেন বিচার আপনার কাছে আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন যারা রসল্লাহ সাল্লাহ উম্মা কাবরেহি আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন মায়ের কবর জিয়ারত করতে গিয়ে ফাবাকা কাঁদতে লাগলেন ও আবকা মান হাওলাহু আশেপাশে যারা ছিল তাদের খুব কাঁদিয়ে দিলেন তারপরে তিনি বলছেন ইস্তাজন্ত রব্বি আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম ফি আন আস্তাক ফেরালাহা আল্লাহ আমি একটু মায়ের জন্য ক্ষমা চাইবো আমাকে একটু অনুমতি দাও আমি একটু বলি তোমাকে যে আমার মাকে ক্ষমা করো একটু অনুমতি দাও না আমাকে আমি একটু বলি তোমাকে যে আমার মাকে ক্ষমা করো ফালাম ইউ জানলে আমাকে অনুমতি দেওয়া হলো না না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না হাদিস মুসলিম হ্যাঁ বেটাই শুধু গাড়ি দিন রাত ধর্মের দোহাই দিয়ে মানুষের বদনাম করলে হবে এ বাক্যের অর্থ কি আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আদম সন্তানের মধ্যে আদম সহ ইব্রাহিম আলাই সহ পৃথিবীতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেয়ে দামি কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেননি এই দামি মানুষ আল্লাহকে বলছেন যে আমার মায়ের জন্য একটু ক্ষমার কথা আপনাকে বলি না একটু বলি তখন বলছেন না তুমি বলতে পাবা না তুমি বলতেই পাবা না আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই বাক্য তুমি বলতে পাবা না কথা বুঝাতে পারি না এই বাক্য বলার জন্য যোগ্যতা লাগবে কি আগে মুখে উচ্চারণ করতে হবে আশহাদ আল্লাহ আল্লাহ ও আসাদন্না মোহাম্মদ রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল তো এই সময় তো মা ছিলেন না আর মা ইব্রাহিমের ধর্মের উপরেও ছিলেন না কাজে বলতে পাবেন না তখন বলছেন অস্তাজান্তহু আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করতে যাই তাহলে আমার মায়ের কবরটা দেখতে যাই যাব দেখতে যাব ফবজেন আলী আমাকে বলো ঠিক আছে যাও যাও যাও বলেন তো দেখি কি বললাম বুঝতে পারেননি আল্লাহর নবী মায়ের কবর জিয়ারত করতে গেলেন দেখতে গেলেন দেখতে গিয়ে বলছেন যে আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি একটু অনুমতি দেও না ক্ষমা চাই তখন আল্লাহ কি বললেন অনুমতি দেওয়া হয় না তাহলে আমি একটু আমার মায়ের কবর দেখতে যাই কবর দেখতে যাব হ্যাঁ যেতে পারো কবর দেখতে যেতে পারো কিন্তু ওখানে গিয়ে বলতে পারবো না যে আমার মাকে ক্ষমা করো হাদিস মুসলিম কি বিচার আছে আপনার কাছে